আমরা আজ রমজানের ফজিলত নিয়ে আলোচনা করব প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন প্রত্যেক বালেক প্রকৃতস্থ মুসলিম নর ওপর রমজান মাসের রোজা ফরজ করা হইয়াছে রোজা ফরজ হওয়া অস্বীকার বা এঙ্কর করিলে কাফির হইয়া যাইবে আল্লাহ তালা কোরআন শরীফে বলেছেন হে ইমানদারগণ তোমাদের উপরও রোজা ফরজ করা হইয়াছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হইয়াছিল ইহা এজন্যই করা হইয়াছে যে তোমরা কর্তব্যবিরত অবলম্বন করো আল্লাহ এবং রাসুলের ওপর বিশ্বাস স্থাপনের পর প্রত্যেক বিশ্বাসীর বান্দার ওপর ধনী দরিদ্র নির্বিশেষে দুইটি কাজ ফরজ তন্মধ্যে প্রথম কাজ হইল নামাজ আর দ্বিতীয় কাজ হইতেছে রোজা জাকাত দেওয়া এবং হজ পালন গরিবদের উপর ফরজ নয় এই দুইটি কাজের হুকুম ধনীদের জন্যই খাস আল্লাহ তালা আরও তার পাকরানে বলেন রমজান এমন একটি মহিমান্বিত মাস যে মাসে আল্লাহ তালা পাক কালাম কোরআন মাজ অবতীর্ণ করিয়াছেন আসমান কিতাবসমূহে সর্বশেষ কিতাব বিশ্ব মানবতার সর্বশ্রেষ্ঠ মুক্তির সনদ সর্বযুগের সর্বদেশের সর্বজাতির সর্বাঙ্গীন জীবন ব্যবস্থার অপরিবর্তনীয় বিধান গ্রন্থ আল কোরআন রমজান মাসে নাজিল করা হইয়াছে ইহা রমজান মাসে বিশেষ ফজিলতের কথা প্রমাণ করে রমজান মাসে কোরআন অবতীর্ণ করা হইয়াছে কথাটি তাৎপর্য হইতেছে এই যে এই মাসে সমগ্র কোরআন মাজিদকে লাহোয় মাহফুজ হইতে প্রথম আসমানে নাজিল করা হয় তারপর প্রয়োজন মোতাবেক সেই স্থান হইতে কিছু কিছু করিয়া হজরত নবী করিম সাল্লা সাল্লাম এর নিকট ওহিরূপে প্রেরণ করা হয় এবং একইভাবে তেইশ বছরে ত্রিশ সিপারা কোরআন নাজিল করা হয় কোরআন শরীফ ছাড়াও পূর্ববর্তী আসমানি কিতাবসমূহ এবং সহিফাগুলিও রমজান মাসে নাজিল করা হইয়াছিল হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের প্রথম কিংবা তৃতীয় তারিখ সহিফা লাভ করেন হজরত মুসা আল্লাহ সাল্লাম রমজানের ষষ্ঠ তারিখে তওরাত কিতাব লাভ করেন হজরত দাউদ আল্লাহ সাল্লাম জব্বুর কিতাব লাভ করেন রমজানের আঠারোই তারিখে এবং হজরত ঈসা আল্লাহ সাল্লাম ইঞ্জিল কিতাব পান রমজানের বারোই তারিখে ইহা হইতে বোঝা যায় রমজান মাসের সহিত আসমানি কিতাবসমূহের এক বিশেষ সম্পর্ক রহিয়াছে আল্লাহ তালা সারা পৃথিবীর মুসলমান নর নারীকে এই মাসে এক বিশেষ ইবাদত রোজা ফরজ করিয়াছেন অশেষ পূর্ণ হাসিল করার জন্য আল্লাহর রহমত মাকফেরাত ও জাহান্নাম হইতে নাজাত লাভের বিশেষ সুযোগ দান করিয়াছেন এই মাসে রাত্রিসমূহে তারাবি নামাজ পড়িয়া বান্দারা আল্লাহ তালার অধিকতর নৈকট্য অর্জন করার সৌভাগ্য লাভ করে ইহাও এই মাসের ফজিলতের আরেকটি কারণ রমজান মাসের আরেকটি বৈশিষ্ট্য হইতেছে এই মাসে যে ব্যক্তি একটি নফল কাজ করে সে অন্য মাসের একটি ফরজ কাজ পালনের সমান স্বভাব লাভ করে আর যে ব্যক্তি এই মাসে একটি ফরজ কাজ পালন করে সে অন্যান্য মাসে সত্তরটি ফরজ কাজ পালনের স্বভাব লাভ করে বোঝা গেল এই মাসের পালনকৃত এবাদতের স্বভাব অন্য মাসের পালনকৃত এবাদতের চেয়ে সত্তর গুণ এবাদত বেশি এই মাসে লালাতুল কদর বা সবে কদর নামে একটি পবিত্র ও বরকতপূর্ণ রাত্রি রহিয়াছে এই রাত্রি ইবাদত এক হাজার মাসের ইবাদত অপেক্ষা উত্তম এই মাসে মোমেনদের রেজেক বাড়াইয়া দেওয়া হয় এই মাসে কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করাইলে অশেষ পূর্ণের অধিকারী হওয়া যায়